খুলনা বিভাগের দশ জেলার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে Sheikh Hasina software technology park যশোরের বেতপাড়া শঙ্করপুর এলাকায় দুই লাখ বত্রিশ হাজার বর্গফুট জায়গার ওপর এটি গড়ে তুলতে ব্যয় করা হয়েছে পার্ক সূত্রে জানা গেছে এই সফটওয়্যার টেকনোলজি পার্কে খুলনা বিভাগের নবীন উদ্যোক্তাদের পাশাপাশি তথ্য প্রযুক্তি আইটি খাতের অন্যান্য দেশি বিদেশি উদ্যোক্তারাও বিনিয়োগের সুযোগ পাচ্ছেন পার্কটিতে মূলত সফটওয়্যার উন্নয়ন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কল সেন্টার তথ্য প্রযুক্তি সংক্রান্ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা গবেষণা ও উন্নয়ন সহ আর ডি বিভিন্ন ধরনের কাজ হবে জানতে চাইলে শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান এই পার্কে দেশি বিদেশি মোট চল্লিশটি আইটি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করা কোম্পানিগুলোর মধ্য থেকে আরও এক পাঁচটিকে বাছাই করে রাখা হয়েছে এসব কোম্পানিকে পর্যায়ক্রমে জায়গা বরাদ্দ দেওয়া হবে সফটওয়্যার টেকনোলজি পার্কটি এখন উদ্বোধনের অপেক্ষায় ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার তার নামে তৈরি পার্কের উদ্বোধন করবেন এরই মধ্যে সরেজমিনে দেখা গেছে টেকনোলজি পার্কটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে চারটি কোম্পানি কম্পিউটার বসিয়ে কাজ শুরু করেছে আরও কয়েকটি কোম্পানি বরাদ্দ পাওয়া জায়গায় সাজসজ্জের কাজ করছে কাজ শুরু করা অনয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও শাহিন আজাদ প্রথম আলোকে বলেন সফটওয়্যার গেমস ও mobile application develop virtual reality সহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে বর্তমানে তিপ্পান্ন জন কর্মী আমাদের কোম্পানিতে কর্মরত আছেন তবে দুই সালে দুই এবং দুই সাল নাগাদ আমাদের প্রতিষ্ঠানে পাঁচ হাজার তরুণ তরুণীরা কাজের সৃষ্টি হবে এদিকে পার্কের উদ্বোধন উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে গত বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এতে পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্কের উদ্বোধন ঘোষণা করবেন এদিন বেলা এগারোটায় পার্ক মিলনায়তনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যশোরের মানুষ প্রধানমন্ত্রী কর্মসূচির সঙ্গে সংযুক্ত থাকবেন প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সভাপতিত্ব করেন এতে বিদ্যুৎ টেলিফোন বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন গত দুই সালের সাতাশ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি বিশ্বমান আইটি পার্ক স্থাপনের ঘোষণা দেন সে অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারিতে যশোরের বেতপাড়া শঙ্করপুর এলাকায় আইটি পার্কটির নির্মাণকাজ শুরু হয় প্রকল্পের সার্ভে প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান এই পার্কে আধুনিক সব সুযোগ সুবিধা সহ রয়েছে পনেরো তলা বিশিষ্ট মূল ভবন ফাইভ স্টার বা পাঁচ তারকা মানের বারো তলা আবাসিক ভবন রয়েছে অত্যাধুনিক কনভেনশন সেন্টারের সঙ্গে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের বন্দোবস্ত বিদেশি উদ্যোক্তাদের চাহিদা বিবেচনা করে আবাসন ভবনের গোটা এগারো তলা জুড়ে করে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের জিম আর সব ভবন নির্মাণ করা হয়েছে ভূমিকম্প প্রতিরোধক কম্পোজিট স্টিল ও কংক্রিট কাঠামোতে প্রতিটি তলায় জায়গার পরিমাণ হচ্ছে চোদ্দ হাজার বর্গফুট এতে থাকছে তেত্রিশ K V power substation fibre optic internet line এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিস বা উপদ্রব সেবার সুবিধা ধারণা করা হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পার্ক মোট বারো হাজার মানুষের আয়ের উৎস হবে গত পাঁচ অক্টোবর এই সফটওয়্যার পার্কে এক চাকরি মেলা অনুষ্ঠিত হয় এতে ত্রিশটি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশ নিয়েছিল তাদের কাছে অঞ্চলের তেত্রিশ হাজার বেকার তরুণ তরুণী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন